কত বড় ফজিলতের দিন এই জুমার দিন আমাদের জুমার দিন আসলে কাজ বেড়ে যায় ঠিক কি না জুমার দিনে আলাদাভাবে একটা গুরুত্ব দিবেন একটা সপ্তাহ গোনা করেছেন একটা সপ্তাহের গোনা আল্লাহ মাফ করে দিবে আলহামদুলিল্লাহ বলেন আমাদের সবচাইতে বেশি ভালোবাসেন কে আরো জোরে বলেন আপনি কতটুকু ভালোবাসেন আল্লাহকে আল্লাহ ওর চাইতে আপনাকে বেশি ভালোবাসে আলহামদুলিল্লাহ বলবেন না আল্লাহ বললেন বান্দা তুই কত গোনা করেছিস তোর গোনার একটা শেষ আছে আমার দয়া মায়ার কোনো শেষ নাই তুই গোনা করতে করতে তোর গোনার একটা সীমান্ত আছে বান্দা আশি বছর নব্বই বছর একশো বছর এরপরে থেমে যায় ঠিক না বে ঠিক আশি বছর গোনা চালিয়েছে আর পারে না নব্বই বছর গোনা চালিয়েছে আর পারে না আল্লাহ বলছেন তোর গোনার একটা সমাপ্ত আছে তোর গোনার একটা শেষ প্রান্ত আছে কিন্তু আমি আল্লাহর দয়ার মায়ার কোনো প্রান্ত নাই আল্লাহ আকবার তুই কত গোনা করেছিস আয় আমার কাছে মাপ চা আমি আল্লাহ মাফ করে দিব ইয়া أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا বলেন তো কথা ডাকা আল্লাহ বলছেন জুমা যে স্পেশালি জুমার দিন আয় বান্দার জুমার দিনে আয় আমার ঘরগুলোতে আয় রুকু কর সেজদা কর আমি আল্লাহ এক সপ্তাহের গুণাগুলো মাফ করে দিব কারণ বান্দা তোরা যদি তাওবা করিস তাওবা করতে দেরি হবে পিছনের সব গুণা মাফ করতে দেরি করবেন নাকি আমরা যদি তাওবাতুন্না সোহা করি আল্লাহ বলেন গোনাগুলো মাফ করে দিব তবে জুমার দিন স্পেশালি একটা দিন এই দিনে যদি আমরা হাজির হই আমাদের একটা সপ্তাহের গোনাগুলো মাফ করে দিবে কে আবার দেখেন প্রতিদিনের গোনা আল্লাহ মাফ করে দেন নামাজের মাধ্যম দিয়ে আলহামদুলিল্লাহ বলেন নামাজের মাধ্যমে বান্দার অনেক গুণাগুলো আল্লাহ মাফ করে দেয় আল্লাহ আকবর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা কেউ যদি ফজরের নামাজ আদায় করে ও নবী আপনি জানিয়ে দেন মুসলিমের বর্ণনা কেউ যদি ফজরের নামাজ আদায় করে ফজরের নামাজ আদায়ের পর আবার যখন জহুরের নামাজে দাঁড়িয়ে যায় ফজর থেকে জহুরের যতটুকু সময় গ্যাপ ছিল কোনো যদি গোনা হয়ে যায় জহুরের নামাজে দাঁড়ানোর কারণে এই মাঝখানের গোনাগুলোরে মাফ করে দেন কে আলহামদুলিল্লাহ إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيح له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يلد يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا طبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم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 কবুল করো আওয়াজ দিয়ে বলেন আমিন আমিন সকলে জুমাহ মসজিদে আসতে পেরে খুশি না বেজার সবাই খুশি পবিত্র একটা জায়গা এ ঘরের মালিককে বলেন আবার বলেন আমরা কার মেহমান হয়েছি এখন সবাই বলেন আমরা আল্লাহর মেহমান আল্লাহর পবিত্র ঘরে আমরা পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ শুধু এই ঘর নয় আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহর পবিত্র একটা ঘর আছে যেটাকে কাবা ঘর বলা হয় এই কাবা ঘরের চত্বরেও যেন আমাদের সবাইকে আল্লাহ কবুল করেন আমরা বলি আমিন ওই ঘরের শাখা হলো এই ঘরগুলো রহমতের কেন্দ্রীয় হলো কাবা ঘর আর সেখান থেকে সমস্ত রহমতগুলো বন্টন হয় জুমা মসজিদে আলহামদুলিল্লাহ বলেন যাদের সম্পর্ক জুমা মসজিদের সাথে বেশি আল্লাহ সুবাহ আলা বেশি বেশি তাদেরকে রহমতের ভাগিদার বানিয়ে দেন আলহামদুলিল্লাহ বলবেন না আমরা যেন পাঁচ অক্ত নামাজ এই জুমা মসজিদে আসতে পারি জুমা মসজিদে আদায় করতে পারি সেই সুযোগ যেন আল্লাহ আমাদের দান করে দেন আমরা বলি আমিন যারা এই জুমা মসজিদে আগে আসে তাদের ফজিলত বেশি না কম তাদের সম্মানও বেশি ঠিক কি না জুমা মসজিদে আসার আগেই ঘর থেকে অজু করে নেবেন কি করবেন বলেন অজু করবেন এরপর জুমা মসজিদের জন্য ধাপিত হবেন প্রতিটা কদমে কদমে আল্লাহ সুবাহনত আলা নেক লিখে দেবে আলহামদুলিল্লাহ বললেন না কোন জায়গায় আলহামদুলিল্লাহ কোন জায়গায় সুবাহান আল্লাহ কোন জায়গায় আল্লাহ আকবার এগুলো শেখাতে হবে আপনাদের ছোট্ট তাসবিগুলো পড়বেন যদিও তাসবিগুলো অনেক ছোট কিন্তু আমলের দিক দিয়ে অনেক ভার একবার সুবাহান আল্লাহ বললে আসমান জমিনের খালি জায়গা নেক দিয়ে আল্লাহ পূরণ করে দেন একবার আলহামদুলিল্লাহ বললে আসমান জমিনের খালি জায়গা নেক দিয়ে পূরণ করে আল্লাহ বান্দার আমল নামায় জমা করে দেন আলহামদুলিল্লাহ বলেন এই জন্য একবার পড়ি সুবাহান আল্লাহ পড়ি আলহামদুলিল্লাহ পড়ি ইলাহা ইল্লাল্লাহ পড়ি আল্লাহ আকবার তসবিগুলো পড়বেন এগুলো পড়লে খুশি হন কে আরো জুড়ে বলেন আল্লাহ খুশি হয়ে যায় যতবার আল্লাহর নাম নেবেন ততবার আমল নামায় চল্লিশটা নেক জমা হয়ে যাবে আলিফ লাম লাম হা কয়টা হরফ সবাই বলেন কয়টা জুমা মসজিদে আসি কি কথা বলা আপনাদেরকে নিষেধ করছে কেউ হ্যাঁ কথা বলেন আলিফ লাম লাম হা হরফ আছে কয়টা চারটা হরফ তো আল্লাহ আপনি ডাক দেওয়ার সাথে সাথে আমল নামায় চল্লিশটা নেক জমা করে দিবেন কে বোতল লাগবে না এটা এটা নিচে রেখে দাও হ্যাঁ আলহামদুলিল্লাহ ও আচ্ছা আচ্ছা আচ্ছা এখানে তো হ্যাঁ ছবি দেখা যাচ্ছে এটা আমার মনে হয় এখনই নিয়ে যাওয়াটা সবচেয়ে বেটার এই যে হ্যাঁ মানুষের আকৃতিতে ছবি দেখে এটা মানে দেওয়ার সময় খেয়াল করে নাই সম্ভবত এখন টান দিয়ে নিয়ে গেলে হয়তো নিয়ে যান এটা উত্তম এই শুধু উপরের চাদরটা নিয়ে যান টেবিল থাকলে হবে ফরাদ ভাই শুধু টেবিলটাই থাকুক এটা আর একটু উঁচ হবে না হালকা একটু অল্প হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে বেশি হচ্ছে হ্যাঁ ওকে এই জন্য ছোট্ট ছোট্ট তাসবিগুলো আমরা পড়বো আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করো জুমা মসজিদে কথা বলবেন তাসবি পড়বেন জুমা মসজিদে যতক্ষণ বসে থাকবেন একটা কোনো গোনা আপনার দ্বারাই হবে না রহমতের ফেরেস্তা সব সময় আপনাকে পাহারা দেয় আলহামদুলিল্লাহ আচ্ছা জুমা মসজিদের ভিতরে কেউ গোনা করতে পারছে এখনো কেউ চুরি করে মসজিদের ভিতরে হয়তো চুরি করে না কিন্তু যারা করে ওদের উদ্দেশ্যই থাকে চুরি করা ঠিক কিনা অনেক সময় জুমা মসজিদে জুতা চুরি হয় যে মমিন আর যে মোত্তাকি সে চুরির নিয়েতে আসে না মসজিদগুলোতে আসে একজনাকে সেজদা দেওয়ার জন্য বলেন তিনি কে আর যে চুরির জন্য আসে তার শুরু থেকেই নিয়ত দামি একজোড়া জুতা যদি পায় আমি নিয়ে যাব ও নিয়ত করে আসছে কি নামাজের না চুরির কথা বলেন আমাদের নিয়তটাই হলো জমা মসজিদে এবাদতের জন্য আল্লাহকে রাজি আর খুশি করার জন্য এটাই হলো আমাদের নিয়ত আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের নিয়তে বরকত দান করুক আমরা বলি আমিন জুমার দিন সহি বুখারীতে এসেছে জুমার দিন যারা সর্বপ্রথম মসজিদে ঢুকে আল্লাহ সুবহান ওয়া তাআলা একটা উট সৎকা করার নেক আমল নামায় জমা করে দেন সুবহানাল্লাহ বললেন না বাংলাদেশে একটা মরা উটের দামও তো পঞ্চাশ লাখ টাকা তাও পাওয়া যায় না কিন্তু একটা উঁট সৎকা করার নেক আমল নামায় জমা হয়ে যায় কেয়ামতের ময়দানে দেখবে উঁট সৎকা করার নেক উহুদ পাহাড়ের চাইতেও বেশি নেক অর্জন করেছে অবাক হয়ে বলবে আমি তো উঁট কোনো দিন সৎকা করি নাই কিন্তু উঁট সৎকা করার নেক কোথায় থেকে পেলাম আল্লাহ রব্বুল আলমিন বলবেন ওই যে জুমার দিন তুমি সর্বপ্রথমের মুসল্লি ছিলা এই জন্য প্রতি জুমা একটা উঠ সৎকা করার নেক তোমার আমল নামায় আমি আল্লাহ জমা করে দিয়েছি সুহান আল্লাহ বলবেন না এই জন্য যে জুমার দিন সর্বপ্রথমই ঢুকে উঠ সৎকা করার নেক আমল নামায় জমা করে দেন কে জুমার দিন স্পেশালি একটা আমাদের দিন এই জুমার দিনটা আমরা সকল মুসলমান সমবেত হই একত্রিত হই একত্রিত হয়ে খুদ্া দিয়ে এবাদতের ভিতরে দিয়ে আমরা এই জুমার দিনটা পার করি ঠিক কিনা আবার জুমার দিন আসরের নামাজের পর থেকে মাগরিবের আগ মুহূর্ত দোয়াগুলো কবুল করে কে আরো জুড়ে বলেন এই জুমার দিনে আদম সালামকে বানানো হয়েছে এই জুমার দিনে আদম সালামের ভিতরে রুখটাকে ফুকে দেওয়া হয়েছে এই জুমার দিনেই দুনিয়াতে এসেছেন আবার আল্লাহ ছয় দিনে এই আসমান এবং জমিনটাকে ফারাক করেছেন লাস্টের যে দিনটা ছিল ওইটাও ছিল ইয়ামুল জুমা আলহামদুলিল্লাহ বলেন জুমার দিনটা হলো স্পেশালি একটা দিন মুসলিমের বর্ণনায় এসেছে যারা জুমার দিনে সালাত আদায় করে আমি আল্লাহ পিছনের এক সপ্তাহ গোনা মাফ করে দিই ভালো লাগে নাই হাদিসটা ভালো লাগে নাই একটা জুমা থেকে আরেকটা জুমা আদায় করলে মাঝখানের গোনা মাফ করেন কে খবরদার কোনোদিন যেন জুমার নামাজ না ছুটে যায় জুমার নামাজ যদি লাগাতার আপনি ছুটিয়ে ফেলেন মুসলমান থেকে আপনাকে খারিজ করে দিবেন কে আল্লাহ আমাদের সবাইকে মাফ করো আরো জোরে বলেন আমিন আমার জ্ঞান বুদ্ধি হওয়া পর্যন্ত আমি দেখছি আমার কোনোদিন জুমা ছুটে নাই আপনাদের কারো ছুটছে নাকি হয়তো আপনাদেরও এরকম ছুটে নেই জুমার দিনটা আলাদা একটা দিন এটা আলাদা একটা সময় মুসলিমদের জন্য আলাদাভাবে একটা গুরুত্ব রাখা দরকার এই জুমার দিনেই আল্লাহ সুবাহনত আলা কিয়ামত করে দিবেন কিয়ামতের দিন নির্দিষ্ট আমরা কেউ জানি না দুই হাজার একুশে হবে না বাইশে হবে না তেইশে হবে না পঁচাত্তরে হবে না আশিতে হবে কে জানেন কথা কন না কেন আল্লাহ জানেন তবে দিনটা হবে জুমার দিন কোন দিন হবে বলেন জুমার দিন হবে এই জুমা গুরুত্বপূর্ণ একটা দিন আমাদের জন্য সাহাবিরা আসলে তো পাগল হয়ে যেতেন জমা পাইলেই পাগল হয়ে যেতেন আলহামদুলিল্লাহ বলেন রাসুল বললেন অনেকেই জমার দিনটাকে গুরুত্ব দেয় না যাদের জন্য হজ করা সম্ভব হয় না তারা যদি উত্তমভাবে অজু করে উত্তমভাবে পরিষ্কার করে পরিধান করে তারা যদি মসজিদের দিকে ধাপিত হয় জুমার নামাজ আদায় করে যখন আবার বাড়ির দিকে ফিরে আসে কবুল একটা হজের নেই কামল নামায় জমা করে দেন কে কত বড় ফজিলতের দিন এই জুমার দিন আমাদের জুমার দিন আসলে কাজ বেড়ে যায় ঠিক কিনা না জুমার দিনে আলাদাভাবে একটা গুরুত্ব দিবেন একটা সপ্তাহ গোনা করেছেন একটা সপ্তাহের গোনা আল্লাহ মাফ করে দিবে আলহামদুলিল্লাহ বলেন আমাদের সবচাইতে বেশি ভালোবাসেন কে আরো জোরে বলেন আপনি কতটুকু ভালোবাসেন আল্লাহকে আল্লাহ ওর চাইতে আপনাকে বেশি ভালোবাসে আলহামদুলিল্লাহ বলবেন না আল্লাহ বললেন বান্দা তুই কত গোনা করেছিস তোর গোনার একটা শেষ আছে আমার দয়া মায়ার কোনো শেষ নাই তুই গোনা করতে করতে তোর গোনার একটা সীমান্ত আছে বান্দা আশি বছর নব্বই বছর একশো বছর এরপরে থেমে যায় ঠিক না ঠিক আশি বছর গোনা চালিয়েছে আর পারে না নব্বই বছর গোনা চালিয়েছে আর পারে না আল্লাহ বলছেন তোর গোনার একটা সমাপ্ত আছে তোর গোনার একটা শেষ প্রান্ত আছে কিন্তু আমি আল্লাহর দয়া আর মায়ার কোনো প্রান্ত নাই আল্লাহ আকবার তুই কত গোনা করেছিস আয় আমার কাছে মাফ চা আল্লাহ মাফ করে দিব ইয়া أيها الذين آمنوا توبوا إلى الله توبة نسوحا বলেন তো কথা ডাকা আল্লাহ বলছেন জুমা যে স্পেশালি জুমার দিন আয় বান্দার জুমার দিনে আয় আমার ঘরগুলোতে আয় রুকু কর সেজদা কর আমি আল্লাহ এক সপ্তাহের গুণাগুলো মাফ করে দিব কারণ বান্দা তোরা যদি বা করিস তাওবা করতে দেরি হবে পিছনের সব গুণা মাফ করতে দেরি করবেন নাকি আমরা যদি তাওবা তুন্না সোহা করি আল্লাহ বলেন গোনাগুলো মাফ করে দিব তবে জুমার দিন স্পেশালি একটা দিন এই দিনে যদি আমরা হাজির হই আমাদের একটা সপ্তাহের গোনাগুলো মাফ করে দিবে কে আবার দেখেন প্রতিদিনের গোনা আল্লাহ মাফ করে দেন নামাজের মাধ্যম দিয়ে আলহামদুলিল্লাহ বলেন নামাজের মাধ্যমে বান্দার অনেক গোনাগুলো আল্লাহ মাফ করে দেয় আল্লাহ আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা কেউ যদি ফজরের নামাজ আদায় করে ও নবী আপনি জানিয়ে দেন মুসলিমের বর্ণনা কেউ যদি ফজরের নামাজ আদায় করে ফজরের নামাজ আদায়ের পর আবার যখন জহুরের নামাজে দাঁড়িয়ে যায় ফজর থেকে জহুরের যতটুকু সময় গ্যাপ ছিল কোনো যদি গোনা হয়ে যায় জহুরের নামাজে দাঁড়ানোর কারণে মাঝখানের গোনাগুলোরে মাফ করে দেন কে আবার জহুরের নামাজ থেকে আসরের নামাজ পর্যন্ত যতটুকু গ্যাপ এক ঘন্টা থেকে দুই ঘন্টা সময় এতটুকু সময়ের ভিতরে যদি কোনো বান্দা কোনো গোনা করে ফেলে আল্লাহ রাব্বুল আলমিন বলেন নবী আপনি জানিয়ে দেন এই এতটুকু গ্যাপ সময়ের যদি কোনো গোনা হয়ে যায় বান্দা আসরের নামাজের শেষ দাদাবার সাথে সাথে যতটুকু জহুর থেকে আসরের মাঝখানে সময় গোনা হয়েছে সেজদার সাথে সাথে গোনাগুলোরে মাফ করে দেন কে আবার দেখেন আপনি আসর থেকে মাগরিব পর্যন্ত যতটুকু সময় যদি কোনো গোনা হয়ে যায় মাগরিবের নামাজ আদায় করলে গোনা মাফ করেন কে আবার আপনি দেখেন মাগরিব থেকে এসা পর্যন্ত যতগুলো সময় আছে এশার নামাজটা যদি আদায় করেন ওই মাঝখানের গোনাগুলো মাফ করেন কে আপনার তো কোনো গোনাই নাই পাঁচ অক্ত নামাজ পড়লেই তো অটোমেটিক একদম শেয়ার মানে ব্লুটুথের মতো গোনাগুলো মাফ হয়ে যাচ্ছে ঠিক কিনা এই জন্য পাঁচ নামাজ নামাজেদের গোনা থাকে না রাসুল সাহাবেদেরকে বললেন বলো তো দেখি প্রতিদিন যদি একটা নাহরে অথবা একটা নদীতে যদি প্রতিদিন একটা মানুষ পাঁচবার গোসল করে তার শরীরে কোনো কাঁচড়া থাকে কি না সাহাবিরা বললেন নবী একবার গোসল করলেই তো শরীরে কাঁচড়া থাকে না ঠিক না বে ঠিক আমরা করি কয়বার গোসল করেন কয়বার পাঁচবার গোসল কয়বার করেন একবার একবার করলেই তো আমাদের জন্য আনাফ শরীরে আর কোনো কাঁচড়া পাওয়া যায় না ঠিক কি না রাসুল বললেন পাঁচবার গোসল করলে কোনো কি কাঁচড়া পাওয়া যায় সাহেবেরা বললেন না নবী পাঁচবার গোসল করলে কোনো ধরনের কোনো শরীরে কাঁচড়া থাকে না রাসুল বললেন যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তার কোনো জীবনে গোনা থাকে না আলহামদুলিল্লাহ বলবেন না আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দাও আর জুড়ে বলেন আমিন যারা পাঁচ অক্ত নামাজি যারা পাঁচ অক্ত নামাজ পড়ে তারা ভালোবাসেন একজনকে তিনি কে আল্লাহর ভালোবাসা যার নাই তার হুকুমও তার তত বেশি করা যায় না ঠিক কি না যখনই আল্লাহকে বেশি ভালোবাসতে পারবেন তার গোলামি করা আমাদের জন্য একেবারে সহজ একেবারে কি সহজ আল্লাহরে ভালোবাসবেন না তো গোলামি করা সম্ভব নয় তো এই জন্য আল্লাহ সুবাহ তালাকে যত বেশি ভালোবাসা যায় তত বেশি আল্লাহর গোলামি করা যায় আমরা চিনি না সেই মালিককে মালিকের পরিচয় আমরা জানি না আমরা মালিক সম্পর্কে একেবারেই অজ্ঞ এলাকার সব মানুষরে চিনি সব মানুষের খবর নি খতিব সাহেবের কাছে এসে কোনোদিন জানলাম না আমার আল্লাহর ক্ষমতা সম্পর্কে আমাকে একটু বর্ণনা করে শোনান বলছেন কোনোদিন না আল্লাহর পরিচয় নিয়ে আমরা কখনো কোনো দিন কোনো চিন্তা ভাবনাই করি না আরে তাকে চিনেন মালিকের পরিচয় নেন মালিকের প্রেমে পড়েন মালিকের প্রতি আহ্বান হন জীবনটা বদলে যাবে জীবন বদলাতে পারেন কে এভাবে চলা সম্ভব নয় আমাদের নামাজ ছেড়ে দিয়ে চলা সম্ভব নয় তসবি নাই নামাজ নাই রোজা নাই আল্লাহর ইবাদত নাই সারাদিন আল্লাহকে আল্লাহ বলে ডাকার আপনার সময় নাই আপনার সময় আছে শুধু ফেসবুক একটার পর একটা পোস্ট করা একটার পর একটা লাইক দেওয়া একটার পর একটা কমেন্ট দেওয়া কমেন্টের ভিতরে ঝগড়ার বন্যা বওয়ানো এগুলো সময় আছে আপনার কাছে এই যে যুবকদেরকে আমি বলছি এখনই সময় আল্লাহকে চিনার এখনই সময় তার গোলামি হওয়ার সেই হাদিসের বর্ণনা যৌবনকালের এবাদত নিয়ে জান্নাতে ঢুকাবেন কে আরো জুড়ে বলেন যৌবনকালে যারা এবাদত করে কিয়ামতের দিন আল্লাহ বলবে যৌবনকালের হিসাব দেব যৌবন কালের হিসাব যদি ঠিক হয়ে যায় আল্লাহ বলবেন যা জান্নাতে চলে যা বৃদ্ধকালের হিসাব আল্লাহ দেখতে চাইবেন না আর যৌবনকালের যদি হিসাব আপনার বরবাদ হয়ে যায় যৌবনকালের হিসাব যদি বরবাদ করে ফেলেন বৃদ্ধকালে হিসাব আল্লাহ দেখবেন না বলবে যা জাহান নামে চলে যা কারণ যৌবনকালে যখনই আপনি এবাদত করবেন ওই এবাদতগুলো বেশি পছন্দ করেন কে সময় এখন আমাদের যৌবনকালে এবাদত করার একটু থেমে যাও চিন্তা ভাবনা করো অনেক কিছু করে ফেলেছি আমরা বয়স এমনি এমনি বহু পার হয়ে গেল তিরিশ বছর চল্লিশ বছর পঁচিশ বছর আর এলোমেলোভাবে আমরা সময় কাটাবো না এখন সময় এসেছে তা অবা করে ফিরে আসবো আল্লাহ জীবনে যা করছি মাফ করে দাও আজ থেকে পাঁচ অক্ট নামাজ সময় তো সময় আদায় করবো ইনশা জুমার দিনে আমরা সবাই তা তাওবা করবো একসাথে এক বৈঠকে বসে সবাই তাওবা করব আল্লাহ তুমি আমাদের প্রত্যেকের পিছনের ভুল ত্রুটিগুলো মাফ করে দিও আজ থেকে আমাদের সবাইকে পাঁচ অক্ত নামাজি হিসাবে তুমি কবুল করে নিও আরো জোরে বলা যায় না আমিন এই জন্য পাঁচ অক্ত নামাজ যারা পড়ে তাদের কোনো গোনা থাকে না আবার রাসুল বললেন এক জমা থেকে আরেকটা জমা একটা সপ্তাহের যতগুলো গোনা কেউ যদি গোনা করে ফেলে ওই জুমা থেকে এই জুমা পর্যন্ত নামাজ আদায় করলে এক সপ্তাহের গোনাগুলোরে মাফ করে দেন কে কিরে ভাই গোনা তো হতেই পারে মানুষ তো চলতে চলতে গোনা হবেই কিন্তু মাফ করার রাস্তা করে দিয়েছেন কে কথা বলেন না কেন আল্লাহ রাস্তা করে দিয়েছে যেমন আমাদের রাস্তাটা কত রাস্তা এখান থেকে আপনি কক্সবাজারে যাবেন সিএনজিতে কাটা কাটা করেও যেতে পারবেন ঠিক না আবার বাসে চড়ে যেতে পারবেন আবার যদি আপনার মনে চায় চট্টগ্রাম শহর থেকে ফ্লাইটে যাইতে পারবেন বিভিন্ন ধরনের রাস্তা কিন্তু গন্তব্য হলো আমাদের কক্সবাজার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা নামাজের মাধ্যমে গোনা মাফ করব দান সদকা করার মাধ্যমে গোনা মাফ করব বান্দা তাওবা করার মাধ্যমে গোনা মাফ করব আস্তাগো ফেরোল্লা আস্তাগো ফেরোল্লা আস্তাগো ফেরোল্লা ফারের মাধ্যমে গুণা মাফ করে দেব তুই আমার কাছে মাপ চাইবি মাফ করে দিব জুমার নামাজের বিনিময় গুণা মাফ করে দেব হজ করার বিনিময় গোনা মাফ করে দিব সুহান আল্লাহ বলেন গন্তব্য হলো একটা আমাদের গোনা মাফ করা বিভিন্ন নেকের কাজগুলো করলে আমাদের জীবন থেকে গোনাগুলোরে মাফ করে দেন কে তার ভিতরে স্পেশালি একটা দিন জুমার দিনে সর্বপ্রথম যারা জুমা মসজিদে ঢোকে আর সর্বশেষ যারা বাহির হয় তাদের গোনা পিছনের সব আল্লাহ মাফ করে দেন মুসলিমের বর্ণনা কথাটা আপনাদের বিশ্বাস হচ্ছে না চোদ্দ শত বছর আগে বলছেন কতশো বছর কথা বলেন না কেন আগামীকাল সূর্য উঠবে কি উঠবে না কোনো গ্যারান্টি নাই গ্যারান্টি দিতে পারবেন কেউ কথা বলেন বুলেটের গুলির ভিতরে সন্দেহ থাকতে পারে আগামীকাল সূর্য উঠবে কি উঠবে না সন্দেহ থাকতে পারে দিনটা ঘনিয়ে আবার রাত আসতে পারবে কি পারবে না সন্দেহ থাকতে পারে কিন্তু চোদ্দশো বছরের আগের কথা আমার রসুলের কথার ভিতরে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই ঠিক কি না রসুলের জবানের কথার ভিতরে কোনো ধরনের বিন্দু পরিমাণ সন্দেহ থাকতে পারে জীবনে একটা মিথ্যা কথা বলেন নেই আমাদের জীবনটা তালাশ করলে শুধু মিথ্যার জালে ফালা আমরা মিথ্যা বলি সত্য বলি একটা মিথ্যা বলি দশটা কথা বলেন না কেন সত্য বলি কয়টা মিথ্যা বলি কয়টা দেখছেন নিজেরাই সাক্ষী দিচ্ছেন কি ইমান নিয়ে আমরা বসে আছি দেখছেন কিন্তু রাসুলের জীবনে একটা মিথ্যা কথা নাই রাসুল বলেন তিন জায়গায় গেলে গোনা মাফ জুড়ে বলেন কয় জায়গা আরো জুড়ে বলেন তিনটা জায়গায় গেলেই জীবনের গোনা মাফ হয়ে যায় একটা হলো আরাফাতের ময়দান কাবার চত্বরগুলোতে গেলেই জীবনের গোনাগুলোকে ঝরিয়ে দেন কে আল্লাহ আমাদের সবাইকে তোমার ওই আরাফাতের ময়দানে কাবার চত্বরে যাওয়ার জন্য কবুল করে না চিৎকার দিয়ে বলেন আমিন এই জন্য যখনই আপনি কাবার চত্বরে যাবেন গোনা মাফ আরাফাতের ময়দানে ঢুকবেন গোনা মাফ এরপরে যখনই আপনি জুমা মসজিদে আসবেন সর্বপ্রথম ঢুকবেন সর্বশেষ আপনি বাহির হবেন একজন ফেরেস্তা আপনার গোনা নিয়ে দাঁড়িয়ে থাকে দরজায় আপনি জুমার দিনে সর্বপ্রথম ঢুকেছেন গোনাটা হলো দুর্গন্ধযুক্ত গোনা গোনা নিয়ে কখনো কোনো সময় পবিত্র জায়গায় ঢোকা যায় না ঠিক না বে ঠিক গোনাটা আল্লাহ পছন্দ করেন না এটা হলো দুর্গন্ধ এটা কি দুর্গন্ধযুক্ত গোনা এগুলো আল্লাহ পছন্দ করেন না নাকের ভিতরে যদি ময়লা লেগে থাকে তার চেহারার দিকে কি তাকানো যায় কথা বলেন না কেন আপনার নাকে ময়লা লেগে আছে আপনার বিবি বলবে ময়লাটা আগে ফালাইয়া দেন কারণ নাকে ময়লা থাকলে চেহারার দিকে তাকাইতে মনে চায় না আপনার গোনার দিকে আল্লাহ এরকম দুর্গন্ধ গোনার দিকে চেহারার দিকে আপনার তাকায় না দুর্গন্ধ গোনা নিয়ে মসজিদে আসে না ফেরেস্তাগুলো দাঁড়িয়ে থাকে আপনার যতগুলো গোনা আছে গোনা নিয়ে দাঁড়িয়ে আছে গেটের সামনে আপনি যখনই বাকির হবেন জিরো আবার কান্ধের উপরে গোনাগুলোকে চাপায়া দিবে কে আপনার বোঝা তো আপনারই কান্দে থাকবে নাকি আমার কান্দে দিবে যা করছেন সব আপনার কান্দেই আমার কান্দে নয় জুমা মসজিদে আসলেন গোনা নিয়ে দাঁড়িয়ে আছেন ফেরেস্তাগুলো আপনি প্রবেশ করলেন শেষ পর্যন্ত আপনি জুমার দিনে বসে আছেন আপনি শেষ পর্যন্ত সব মুসল্লি বাহির হয়ে গেছে কিন্তু আপনি বাহির হন না এখনো পর্যন্ত আপনি জুমা মসজিদের ভিতরেই বসে আছেন সমস্ত ফেরেস্তাগুলো সবার কান্দে কান্দে গোনা চাপিয়ে দিয়ে চলে গেলেন কিন্তু আপনার গোনা এখনো পর্যন্ত ফেরেস্তা নিয়ে দাঁড়িয়ে আছে আপনি মসজিদে এবাদত করছেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আপনি এবাদত করছেন ফেরেস্তাটা রব্বে কারিমের কাছে বলে আল্লাহ কতক্ষণ পর্যন্ত আর এই দুর্গন্ধ গুণা নিয়ে দাঁড়িয়ে থাকবো আপনি একটু বলেন আপনি যদি না বলেন আমি কতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকব আপনার এই গোলাম ঢুকেছে সবার আগে বাহির হয় না এখনো পর্যন্ত এই জন্য রাসুল বললেন মসজিদে ঢুকবা সবার আগে বাহির হবা সবার আগে না পরে কথা বলেন না কেন আগে না পরে আমরা আসি সবার পরে যাই সবার দেখছেন কত বড় ইমানদার আমরা আসি সবার কখন পরে যাই কখন সবার আগে রসুল বললেন আসবা সবার আগে যাইবা সবার পরে বসে আছেন এখনো পর্যন্ত বাগির হন না এখনো পর্যন্ত বসে আছেন মসজিদের ভিতরে কারণ মমিনের কলিজাটা সব সময় মসজিদের সাথে ঝুলনো থাকে ঠিক না বে ঠিক সাত শ্রেণীর মানুষ আর সের সায়ার নিচে জায়গা পাবে তার ভিতরে একটা শ্রেণী যার কলিজা মসজিদের ফাঁচে মসজিদের সাথে ঝুলিয়ে রাখে জোহরের নামাজ পড়ে ঘরে গেলেন আবার কখন আসরে আসবে শুধু টানতেই থাকে আবার আসর পরে বাকির হলেন মাগরিবে কখন আসবেন শুধু টানতেই থাকে যারা এই চিন্তা ভাবনা নিয়ে নামাজ পড়ে আর সে ছায়ার নিচে তারা জায়গা পাবে আলহামদুলিল্লাহ বলে সব সময় শুধু মসজিদ টানে মনে হয় যে কলিজাটা মসজিদের সাথে ঝোলন্ত রেখে দিয়েছে বডি বাড়িতে কলিজা কোথায় কথা বলেন না কেন আর আমাদের কলিজাটা দোকানে রেখে আসি আমরা আমাদের কলিজা কোথায় রাখছি দোকানে দশজন বন্ধু না দশজন বন্ধুর দশটা কলিজায় এক জায়গায় বাইন্ডিং করে দোকানে রেখে আসছি আমরা এই দশজনা সারাদিন আড্ডা না সারাদিন দোকানে আড্ডা না দিলে ভালোই লাগে না আর মোমিনদের কলিজাটা বান্দা থাকে মসজিদের ভিতরে আলহামদুলিল্লাহ বলেন জহরের নামাজ শেষ করেছে আসরে কিভাবে আসবে তার পেরেশান আসর শেষ করেছে মাগরিবে আসবে কিভাবে তার পেরেশান এই জন্য মোমিনদের কলিজাটা মসজিদের সাথে ঝুলন্ত থাকে কিয়ামতের দিন তাদেরকে আরো সের সায়ারে নিচে জায়গা দিবে কে আরো জোরে বলেন কে এই মোমিন বান্দাটা এসেছিল সবার আগে জুমার দিনে এখনো পর্যন্ত বাকির হয় না মসজিদ থেকে ফেরেস্তাটা আল্লাহর কাছে কান্দাকাটি করতে থাকে আল্লাহ আপনার এই গোলামটা তো বাহির হয় না জীবনে কোনো দিন কোনো ফেরেস্তারা একটা গোনাহের কাজ করতে পারে না ঠিক না বে ঠিক আপনার জন্য কোনো ফেরেস্তা যদি দুই হাত তুলে আপনার গোনা মাফ হয়েই যাবে ইনশা আল্লাহ ফেরেস্তাদের জীবনে কোনো গোনা নাই তারা কখনো কোনো গোনা করেন না এখন বলেন গোনা নিয়ে বাহিরে দাঁড়িয়ে আছেন ফেরেস্তা আপনি বাহির হন না আল্লাহ রাব্বুল আলমিনের কাছে ফেরেস্তাটা দোয়া করে আল্লাহ কতক্ষণ পর্যন্ত দাঁড় করিয়ে রাখবেন আপনার গোলামটারে গোনাটগুলো কি মাফ করে দেওয়া যায় না সোমান আল্লাহ বলবেন না আপনার গোলামটারে কি গোনা মাফ করে দেওয়া যায় না এই কথা বলার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলমিন বলেন যা আমার গোলাম যখন মসজিদ থেকে বাকির হতে চায় না আমার এবাদতে মশগুল হয়েছে আমি আল্লাহ খুশি হয়ে আমার গোলামের গোনাগুলো মাফ করে দিলাম আমার বান্দার গোনা সাগর তোরে নিক্ষেপ করে দে জুমার দিন আসছেন সবার আগে বাকির হলেন সবার পরে গোনা মাফ করে দিলেন কে এখন থেকে কি সবার পরে আসবেন না আগে কথা কন না কেন আগে আসবেন প্রয়োজনে এগারোটা এসে বসে যাবেন কেউ নাই তাতে কি হয়েছে কে আছেন আরো জোরে বলেন আপনারা মনে করেন এগারোটার সময় কেন যাব আমি জুমা মসজিদে কেউ নাই কেন যাব আরে ভাই কেউ নাই তাতে কি হয়েছে আপনি তো এসেছেন আল্লাহর ফয়সালা লাভ করার জন্যে একটা উঁট সাদাকা করার নেক পেলেন আসলেন সবার আগে যাবেন সবার পরে আপনার গোনা মাফ হয়ে গেল আলহামদুলিল্লাহ এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন ইয়া পড়েন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিযা লিসসালাতি মিয়াউমিল মিন জুমুআ বলেন তো কথাটা কার আর জোরে বলেন তো দেখি কার যে তেলাওয়াত করে প্রতিটা হরফে হরফে দশটা নেক যে মনোযোগ দিয়ে হজরত আইসা রদি আল্লাহ আনহা তিনি বলেন যে মনোযোগ সহকারে তেলাওত শোনে তেলাওত করতে পারে না শুধু শোনে তার আমল নামায় হবু হবু ওই নেকগুলো জমা করে দেন কে কোরআন তেলাওত হচ্ছে আপনি পড়তে পারছেন না কিন্তু কোরআন তেলাওয়াত শুনে শুনে আপনার কলিজাটা একেবারে নরম হয়ে যাচ্ছে আল্লাহ বলেন তেলাওয়াত করে জানে তুই শুনবি সেই নেক আল্লাহ তোকে আমি দান করব সুবান আল্লাহ নাই অনেকেই তো জানেন না কোরআন তেলাওত করা ইমাম সাহেব যখন তেলাওত করে প্রতিটা হরফে হরফে নেক আপনিও পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ বলেন ঘরের ভিতরে কেউ কোরআন তেলাওয়াত করলে কথা বন্ধ করে শুনবেন তেলাওত করলে যা নেক পাবে আপনি শুনলে সেই নেক সুবহানাল্লাহ আল্লাহ এই জন্য সব সময় কোরআন তেলাওত করার সময় চুপ থাকবেন যদি তেলাওত জানেন তেলাওত করবেন না জানলে শুনবেন আল্লাহ রাব্বুল আলমিন সুরাই জুমা বাষট্টি নম্বর সুরা বাষট্টি নম্বর আর আল্লাহ রাব্বুল আলমিন নয় নম্বর আয়াতে বলছেন ইয়া আমানু আমানু মানে ইমানদার ঠিক না বে ঠিক কারা কারা ইমানদার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ তো এখানে বলতে পারতেন ইয়া ইউহান্নাস ও সকল মানুষেরা আল্লাহ বলতে পারতেন না আল্লাহ বলেন নাই ইয়া ইউহান্নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম কত জায়গায় ইয়া ইউহান্নাস বলে ডাক দিয়েছেন যেখানে ইয়া ইউহান্নাস বলেছেন সেখানে পৃথিবীর সব মানুষগুলো একযোগে আছে ঠিক কি না ইয়া ইউহান্নাস নাস মানে ওহে মানুষেরা নাস্তিক মানুষ না কথা বলেন না কেন হিন্দু মানুষ না খ্রিস্টান মানুষ না সবাই মানুষ দেখো ইয়া নাস বলে যখন আল্লাহ ডাক দেন তখন ডাক দেন পৃথিবীর সকল মানুষ নাস্তিকও থাকে তার ভিতরে আস্তিকও থাকে তার ভিতরে আবার ইহুদিরাও থাকে তার ভিতরে ইয়া আইয়ুহান নাস মানে ওহে মানুষেরা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার ভিতরে 9 নম্বর আয়াতে বলছেন ইয়া আমানু ওহে ঈমানদার বোঝা যায় পৃথিবীর সমস্ত মানুষদের ভিতরে থেকে বাছাই করে শুধু ঈমানদারদেরকে ডাক দিয়েছেন কে যারাই জুমা মসজিদে আসে তারা ঈমানদার ঠিক না বে ঠিক যারাই জুমা মসজিদে আসে তারাই মুত্তাকি যারাই জুমা মসজিদে আসে তারাই হলেন মুমিন এই জন্য যারাই জমা মসজিদে গুলোতে আসে তাদেরকে ডাক দিলেন কে ওকে ইমানদার গণ বোঝা যায় জুমার নামাজ ইমানদারদের জন্য কাফের নাস্তিকদের জন্য নয় চিল্লা বলো ঠিক না আমরা জুমার দিনে একত্রিত হই ইমাম মুত্তাকিন সবাই এই জুমার দিনে একত্রিত হয়ে বোঝা যায় জুমার দিনে যারা উপস্থিত হয় তারাই হলো ইমানদার ঠিক কিনা জবানে কালেমা নাই আপনি কালেমা পড়েন নাই আপনি হিন্দু বলেন খ্রিস্টান বলেন জুমার দিনে আসবেন সেজদা দিবেন কোনো লাভ হবে না ঠিক না বে ঠিক এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিনের কথা বলার আগে আল্লাহ ডাক দিলেন ইয়া দিনা আমানু ও হে ইমানদারগণ মানে ইমানদারেরাই শুধু জুমার নামাজ পড়ে যাদের ইমান নাই তাদের জুমাও নাই পাঁচ ওয়াক্ত নামাজও নাই ঠিক না বে ঠিক আমরা ইমানদার ইমানদারদের জন্যই তো আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে রেখে দিয়েছেন ঠিক কিনা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফেরদাউসি নজুলা আল্লাহ আমাদের জন্য তোমার জান্নাতুল ফেরদাউসের ছোট্ট একটু ঘর বানাইয়া দিও আমরা বলি আমিন আরো জোরে চিৎকার দিয়ে বলি আমিন অন্যান্য জান্নাত যদিও দেন মনের ভিতরে একটা কষ্ট থেকে যাবে আপনার কেন কষ্ট থাকবে জানেন রাসুল বলেন আমি থাকবো জান্নাতুল ফেরদাউসের স্থানে আলহামদুলিল্লাহ বলেন আর আপনারও যদি জান্নাতুল ফেরদাউসের স্থানে জায়গা হয় রাসুলের সাথে দেখা হবে আপনার একেবারে সামনাসামনি আলহামদুলিল্লাহ রাসুল নিজে বলেন জান্নাত চাইলে জান্নাতুল ফেরদাউস চাও আমি রাসুল নিজে জান্নাতুল ফেরদাউস চাই আলহামদুলিল্লাহ আমাদের এই জুমা মসজিদের সবাইকে আল্লাহ জান্নাতুল ফেরদাউসে যাওয়ার তৌফিক দান করুন আর জোরে বলেন আমিন জান্নাতুল ফেরদাউস একেবারে উঁচু একটা স্থান ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন ওইটার উপরে আল্লাহর আর্শ ওইটার উপরে কি আল্লাহর ওইটার উপরে আল্লাহর আর্শ স্থান আল্লাহ সুবাহ আল্লাহ ওই স্থানে যেন আমাদের এই নগণ্য গোলামদেরকে কবুল করে আমরা বলি আমিন তাহলে জুমা মসজিদে আমরা যারা এসেছি একটা প্রমাণ পেলাম আমরা সবাই ইমানদার সবাই কি সবাই বলেন সবাই কি ইমানদার আল্লাহ ডাক দিচ্ছে ইয়া ইউহাল্লাদিন আমানু ও হে ইমানদার ইমানদারগণ তবে একটা জিনিস বুঝতে হবে ইয়া আইয়ুহাল্লাদিনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ জুমার দিনটা স্পেশালি একটা দিন আমাদের জন্য এটা কে দিয়েছেন ইহুদিরা এটাকে হারিয়েছে ইহুদিরা এটাকে হারিয়ে ফেলেছে আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ বলে জুমার দিন স্পেশালি একটা দিন আল্লাহ বলছেন ইয়া ইউহাল্লাদিন আমানু হে ইমানদারগণ ইদা নুদি আলি সলা তুমি ইয়াউমিল জুমা জুমার দিনে যখন নামাজের জন্য তোমাদেরকে ডাকা হয় আজান দেওয়া হয় তোমাদেরকে আহ্বান করা হয় তখন তোমরা আল্লাহর স্মরণে সবগুলোরে ছেড়ে দাও আলহামদুলিল্লাহ বলেন কে বলছেন কথা বলেন কে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া বাই' আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করার জন্য সবগুলোরে ছেড়ে দাও যখনই আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে ডাক দেবেন তখন পৃথিবীর সব ডাকের চাইতে তার ডাকে সাড়া দেওয়া দরকার ঠিক না ঠিক আজান পাঁচবার অ্যালার্ম দেয় পাঁচবার আল্লাহর হুকুম মতো এটা আমাদের জন্য একটা অ্যালার্ম একটা অ্যালার্ম দেওয়া হয় আমাদেরকে ডাকা হয় কিন্তু ডাক শুনেও আমরা না শোনার ভান করে দোকানেই বসে থাকি ঠিক কিনা যা জানে ডাকা হয় ওই ডাকটা কার আরো জোরে বলেন কার আল্লাহ ঠিক জুমার দিনও আপনাদেরকে স্পেশালিভাবে ডাকা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া ইউহাল্লাদিনা আমানু ঈমানদারগণ ইদা নুদিয়া লিসসালাতি মি ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই ঈমানদারগণ শোনো বাবা তোমরা যখন তোমাদেরকে জুমার নামাজের জন্য আহ্বান করা হয় সমস্ত কাজগুলোরে ছেড়ে দাও সমস্ত ব্যবসা বাণিজ্যগুলোরে ছেড়ে দাও সমস্ত কর্মগুলোরে ছেড়ে দাও একজনাকে ডাকার জন্যে বলেন তিনি কে আরো জনে বলেন তিনি কে তাকে স্মরণ করার জন্যে তাকে ডাকার জন্যে সব কাজগুলোরে ছেড়ে দাও যদি সাথে সাথে সমস্ত কাজগুলোরে ছেড়ে দাও বলেন তো দেখি খুশি হয়ে যাবেন কে দেখেন না সাহাবিদের নামাজের চিত্রগুলো কেমন ছিল এতের তাফসির করতে গিয়ে এইভাবে বর্ণনা করেছেন তাফসিরে কুরতুবিতে যেভাবে সাহাবিরা নামাজের আহ্বান যখন নামাজের দেওয়া হতো সাহাবিরা কাজে কর্মে ব্যস্ত থাকতেন খেজুর গাছ এরপরে মাঠে সব জায়গায় ব্যস্ত থাকতেন একজন সাহাবি কোড়াল দিয়ে গাছ কাটছেন কোড়াল মাথার উপরে তুলেছেন এই দিকে বেলাল রাদি আল্লাহ আনহু আজান দিয়ে ফেলেছেন আল্লাহ আকবর আল্লাহ আকবর الله أكبر الله أكبر আজান দিয়ে ফেলেছে বেলাল বেলালের আজান শোনার সাথে সাথেই যেই সাহাবি কোড়াল তুলেছিলেন গাছ কাটার জন্যে কোড়ালটা তুলেছেন বেলালের আজান শুনেছেন আল্লাহ আকবর কোড়ালটা সামনে মারেন নাই কারণ এখন ডাক দিয়েছেন একজন বলেন তিনি কে আরো জোরে বলেন কে আল্লাহ রাব্বুল ও আল্লাহ পনেরো বেজে গেছে তো হ্যাঁ খুব্বা হয় কয়টা পনেরো বিশে আচ্ছা শেষ করে দিচ্ছি আলহামদুলিল্লাহ সাহাবি কুড়াল তুলেছেন গাছে মারবেন গাছ কাটার জন্যে মারবেন কিন্তু এমন সময় ডাক দিয়েছে কে কোড়াল দিয়ে যে কাজটা করেছেন ওইটা নিজের জন্য ঠিক না বে ঠিক আপনার দোকান নিজের জন্য নিজের পরিবারের জন্য নিজে বাসার জন্য আপনি যে জমিনে কাজগুলো করেন এগুলো আপনার জন্য কিন্তু যখন আল্লাহ আকবার বলে আল্লাহর দিকে আহ্বান করা হয় ওই কাজটা কার জন্যে কথা বলেন কার জন্যে আমরা জমা মসজিদে একত্রিত হয়েছি একজন আর গোলামি করার জন্য বলেন তিনি কে এখানে শেষদা দিলে খুশি হবেন কে এটা আল্লাহর জন্যে এটা কার জন্যে এই কাজটা কার জন্যে আল্লাহকে খুশি করার জন্যে এখানে আসলাম আল্লাহ বলছেন যখনই আমাকে আহ্বান করার জন্যে তোমাদেরকে ডাক দেওয়া হয় তখনই সব কাজগুলো ছেড়ে দিয়ে ধাপিত হও আমাকে স্মরণ করার জন্যে কেননা সাহাবি যখনই কোড়াল তুললেন উপরের দিকে মারবেন সামনের দিকে বেলালের আজানের আওয়াজ এলো আল্লাহ আকবার কোড়ালটা পিছনের দিকেই ফেলে দিলেন এখন নিজের কাজ নয় এখন কাজ হবে আর সামনে মারলেন না কোড়াল একেই বলে মমিন একেই বলে মোত্তাকি একেই বলে তাকোয়া চিল্লা বলো ঠিক কেনা এটাই তাকোয়া এটাই আল্লাহর ভয় আর সামনের দিকে মারলেন না কারণ এখন আল্লাহ ডাক দিয়েছেন আমাকে এখন সময় হয়েছে আল্লাহকে স্মরণ করার জন্যে কোড়াল আর সামনের দিকে নয় কোড়াল পিছনেই ফেলে দিলেন মারলেন দৌড় মসজিদের দিকে আলহামদুলিল্লাহ আর জুমার দিনে আজান হয় আমাদের কাজের জোর বাড়ি যায় বাড়ে না কথা বলেন না কেন মসজিদ আজান হয়েছে আপনার দোকানে কাস্টমার বেশি আজানের ওয়াক্ত শেষ কিন্তু কাস্টমারের ভিড় এখন আর যাওয়ার সময় নাই কে বলেছে আপনাকে এই দোকানদারি করতে আজানের পর নামাজের ওয়াক্ত পর্যন্ত নামাজ না পড়ে যত দোকানদারি করেছেন সব হারাম ঠিক কিনা হারাম আল্লাহর হুকুম অমান্য করলেন আপনি আপনি হারাম কেন খাবেন আপনি মমিন দাবি করেন কেন আপনি হারামের সাথে সম্পর্ক থাকবে আজান হয়েছে এখন আপনার ব্যবসা বন্ধ করে দেন জান্না সৌদিতে অ্যারোবিয়ান কান্ট্রিগুলোতে যান হেরাম শরীফের পাশে দিয়ে অসংখ্য লক্ষ লক্ষ কোটি কোটি স্বর্ণকারের দোকান আপনি কিনবেন আজান হয়েছে দামও আর নিবে না বলছে দাম পরে আসি দিয়েন পাঁচ লক্ষ টাকার স্বর্ণ নিয়েছেন দাম দিবেন এখন সে বলছে আজান দিয়েছে দাম নিব না এখন আপনি আমি নামাজ শেষ করে আসি আপনিও আসেন পরে দাম দিয়ে যায়। আপনি ভাইগা গেলে ভাইগা যান আপনি চলে যেতে পারবেন কিন্তু যাবেন না কে আরো জোরে বলেন কত বড় ইমান কত বড় মুত্তাকি আল্লাহ আমাদেরকে সেহি দান করুক আরো জোরে বলেন আমিন কি শিখলাম এখান থেকে কি পেলাম ইদানু দিয়ালি সলাত মিয়াউমিল জুমআ ফাসাউ ওয়াদারুল যখনই আমাকে ডাক দেওয়া হবে যখনই মসজিদে আকবার বলবে সব কাজ স্টপ এখন একজনের কাজ হবে বলেন তিনি কে আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে আমরা বলি আমিন আরে ভাই বুঝেন আল্লাহর কাজগুলোকে বুঝেন যারা বুঝবে তারাই সফল আর যারা বুঝবে না তাদের দুনিয়াও শেষ আখিরা তো শেষ আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝদান করুক ওয়াখিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রবিল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা বারকাত